এই সারা এই সারা তোকে কতবার না বলেছি যে স্কুলের কম্পিউটারে মিয়া খালিফার ভিডিও হয় না তাও বারবার চলে আসিস মিয়া খালিফার ভিডিও দেখতে এই সারা তুই এখন মিয়া খালিফার ভিডিও দেখতে দিস না কেন তুই জানিস ও মিয়া খালিফার কত বড় ফ্যান আমিও তো মিয়া খালিফার ভিডিও দেখি বাবা ওর যে অত বড় বড় সঠিক বলেছেন আরে ফাদার এছাড়া তো মিয়া খালিফার ভিডিওর কিছুই জানে না একে কতবার বলছি যে মিয়া খালিফা ভিডিও করা ছেড়ে দিয়েছে ওই সব নোংরা ভিডিও আর করে না তাও এ কিছুতেই শুনছে না আচ্ছা বলতো মিয়া খালিফার ভিডিও তুই কোথায় দেখলি আর মিয়া খালিফাকে তুই চিনলেই বা কী করে বল দেখি এই বড় তুই এত কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন ওর তো এখনো মতো বিছিয়ে গজায় <laughs> একদিন রাত বারোটার সময় আমার বাবা মা সবাই যখন ঘুমিয়ে গিয়েছিল তখন আমি রাত বারোটার সময় উঠে বাবার কম্পিউটারে সার্চ করলাম মিয়া খালিফা হট ভিডিও ডট কম তখন সব ভিডিও চলে আসলো আর আমি দেখলাম এইসব আবার কি করে জানলো রে স্যার আপনি বলেছিলেন না আমার বাবার কম্পিউটারে ভিডিও পাওয়া যায় আমি আমার বাবার কম্পিউটার থেকে ভিডিও দেখি রোজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে সাব্বাস বেটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন এবং লাইকের সাথে সাথে একটি করে কমেন্ট এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ডাবি দিয়ে অল অপশানটি সেট করে দেবেন